তীব্র তাপদাহের কারণে হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেছেন পাকিস্তানের স্থানীয় ক্রিকেটার উমর খান প্রচণ্ড গরমে পরপর দুই ম্যাচ খেলেছিলেন এই ক্রিকেটার পাকিস্তানে চলছে ভয়াবহ তাপদাহ গত শনিবার করাচিতে সর্বোচ্চ তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরা পড়ে